শোন না এই তোর ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন একটুখানি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাঁ ঠিক আছে লেখ লেখ হ্যাঁ বল লেখ আর হ্যাঁ আর এস এস পি পি তারপর at the rate at the rate okay তারপর কিছু না কিছু কিছু কাছে কাছে কাছে কিছু না চিচি চিচি এ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট চুংচুং চায়না থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাসওয়ার্ডের পার্ট ফর সেফটি ট্রান্সলেট করবো কি করে ওকে তারা করছি আমি গুগল ট্রান্সলেট করে ব্যবহার করে দিচ্ছি ওকে হ্যাঁ ওকে ও এটা music code actually at the রেটের পর মিউজিক কোড হিসাবে আমি এটাকে জয়েন করেছি পাসওয়ার্ডের পার্ট সেফটির জন্য ও মাই গড ওকে ঠিক আছে ভাই এই সং কি করে দেবো ওকে পু পু পু পু দুই তিন চার করে দিই ওকে ওকে এটা ভাও ভাও করছে না এটা অ্যাকচুয়ালি কোড পাসওয়ার্ডের কোড অ্যাকচুয়ালি ভাও ভাউর সাথে কোডটা অ্যাড করতে হবে তোকে এটা সেফটির জন্য আরে ভাও ভাও করছে কি কি ভাষা লিখব আরে কুত্তা ভাষা জানি না আমি আরে ভাও ভাও মানে ভাও ভাও ভাও ট্রিপল বি ওকে ইনকারেক্ট বলছে পাঁচশো গ্রাম বলছে কি করে হয় সব কিছু তো ঠিকঠাক দিয়েছিলাম ও ফো সরি সরি সরি প্রথম লেটারগুলো ক্যাপিটাল হতো আর প্রথম দেখে লেখ হ্যাঁ আর এস মানে একটা প্রধানমন্ত্রী মনে হয় তার তিজোরির পাসওয়ার্ড এতটা কমপ্লিকেটেড রাখে না এটা কি পাসওয়ার্ড শেষে নিয়ে ফ্রি ওয়াইফাই ইউজ করবো তোর মতো কমপ্লিকেটেড ইউজ করার দরকার নেই পাসওয়ার্ড ঠিক আছে